আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি এই সময় দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তার জন্য দিয়ে দিলাম সামান্য জল যাতে মশলাগুলো ধরে না যায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ Kashmiri red chilli powder half চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যদি মনে হয় মশলাটা ধরে যাচ্ছে তাহলে অল্প অল্প জলের ছিটেও দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবার দিয়ে দিচ্ছি মুরগির লিভার বা মেটে আর গিলা মেটে বা যাকে আমরা গিজার বা স্টমাক বলে থাকি আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি গিলা মেটেগুলো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় সেজন্য আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আমি মেটেগুলোকেও একটু ছোট করে কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে মশলার সাথে আলু গিলা মেটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট দশেক ধরে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব এই রান্নায় আমি একদমই ঝাল ব্যবহার করিনি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল অবশ্যই ব্যবহার করতে পারেন কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আমি খুব বেশি জল দেব না হাফ গ্লাসের মতো জল দিচ্ছি একটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব আলু গিজার সবই সেদ্ধ হয়ে গেছে আমি গ্রেভিটা আরেকটু শুকনো করে নেব দিয়ে দিচ্ছি গরম মশলার